আল্লাহ একবার আল্লাহ একবার ডোনাল্ড ট্রাম্পের একটা প্রোগ্রাম দেখলাম সেদিন ডোনাল্ড ট্রাম্প তো বিশ্বের বড় ছোট মোটো একটা গুডাউন ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প সে মডিল ইস্টের কোন একটা দেশে এসেছে একটা প্রোগ্রামে যোগদান করতে সব মুসলমান সেখানে ম্যাক্সিমাম তো তার বক্তব্যের মাঝেই কোন এক আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মুসলমান সে আবার হঠাৎ করে দেখবেন মুসলমানরা কিন্তু কথা বলতে আল্লাহ আকবর বলে বলে তো একজন বলে ফেলছে আল্লাহ আকবর ডোনাল্ড ট্রাম্প এই আল্লাহ আকবর শুনে বাইর থেকে মারছে এই কথা কি বুঝতেছে মানে এই শব্দ ওদের কাছে ত্রাস সৃষ্টি করে দেয় মুসলমানদের বিজয় এসেছে এই স্লোগান দিয়া যে বলুন না লিল্লাহে এটা ঝাঁজ আছে এটা ঝাল আছে সম্মানিত হাজিরিন আমরা এমন একটি জায়গায় বসে আছি যে জায়গাটা এত বরকতপূর্ণ যদি আমরা দেখতে পেতাম ফেরেস্তাদেরকে তাহলে আমরা বসার জায়গা পেতাম না বলবেন না ফেরেস থেকে যদি আমরা দেখতে পেতাম বসার জায়গা পেতাম না এত ফেরেস্তা এখানে বসে আছে এত ফেরেস্তা এখানে আঞ্জাম দিচ্ছে আল্লাহ কিসের কারণে আসতে বলবেন না কিসের কারণে কোরআনের কারণে ওই সমস্ত ফেরেস্তারা কি বলতেছে ওই সমস্ত ফেরেস্তারা বলছেন ও আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কোরআন শুনতে এসেছে আল্লাহ তখন বলছেন ও ফেরেস্তারা এই বান্দাগুলো আমাকে দেখতে আসলো আমার কোরআন শুনতে আসলো আমার দিন বোঝার জন্য হাজির হলো এই সমস্ত বান্দা আমাকে দেখে নাই আমার সুরকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই কোরআনকে বিশ্বাস করে হাদিসকে বিশ্বাস করে এই সমস্ত বান্দা আমার টানে এসে বসে আছে ও ফেরেশ তারা সাক্ষী থাক এই সমস্ত বান্দার তাম জিন্দগির সমস্ত গুনামি আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ এত বরকত এই মাফি নামাজ না পড়লেও চলবে নাকি আবার এমন কিছু ভাবতেছেন নাকি খুব বরকত এটা সম্মানিত ভাইয়া কেমন বরকত মজলিস ফিকহিন খায়রুম মিন 60 সানা দিনের আলোচনার একটি বৈঠক একটি মুহূর্ত না ষাট বছর নফল এবাদত করলে যে সব হওয়ার কথা তার চেয়ে বেশি সব দিয়ে দেন এমন একটি বৈঠকে কেউ বসলে বলে তাহলে কি বোঝা গেল আমরা কি বরকতি জায়গায় বসে আছি সম্মানিত এত বড় মাহফিল কন্ট্রোল করার জন্য কেউ পারবে না কোনো মানুষ পারবে না এই কন্ট্রোল করার দায়িত্ব আমরা মূলত দিয়েছি কাকে আসতে বলবেন না কাকে এবং সবারই একটা দায়িত্বশীলতা আছে না নেই সবাইকে দায়িত্ব নিতে হবে ভাবতে হবে এটা আমার মাহফিল প্রত্যেক ব্যক্তি ভাববেন এটা আমার মাহফিল তাহলে আর কোনো প্রকার হট্টগোল কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো প্রকার অনিয়মতান্ত্রিকতা এগুলো হতে পারে তাহলে মাহফিল কি কমিটি না সবার বলেন কোন ব্যক্তির না সবার সবার দশ মিলি করি কাজ হারি জিতি দশ মিলি আমরা করব মাহফিল কমিটি আমাকে বরাবর একটু বলেন হুজুর আপনার মুখে কথাটা মানায় আপনি একটু বললে জনগণ বিরক্ত হয় না চাদরটা প্রথমে যদি আপনি দিয়ে দেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয় সবার জন্য একটু ভালো হয় তো ভাবলাম যে প্রথমে যদি দিয়ে দেই কেমন হয় দিয়ে দিই দু থেকে তিন মিনিট আমরা একটু যে যা পারি মাহফিল কি কমিটি না সবার সবার এটা ভেবে যে যা পারি আমরা চাদর যাচ্ছে ব্যাগ যাচ্ছে আমরা জিকিরের তালে তালে সবাই শুধু বাড়ির ফেরার পকেটের টাকা বাদ দিয়া যা আছে দিয়ে দিব কি কথা কি বোঝা গেল আমরা সবাই জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লোক দিয়েছেন কোথায় ভলেন্টিয়ার ভাইরা কোথায় আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াল্লাহ ভলেন্টিয়ার ভাইরা অন্তত একশো জন লাগবে তো জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রফিক রফিক নামে একজন ভাই দিয়েছেন এক হাজার টাকা আরেকজন ভাই দিয়েছেন এক হাজার টাকা আরেকজন ভাই আবার পাঁচশো টাকা দিলেন এক হাজার টাকা আচ্ছা কালকে একটা বাকি হ্যাঁ, জোট হয়ে যাক রুহুল আমিন আমার রুহুল আমিন ভাই দিয়েছেন এক হাজার টাকা বলি আলহামদুলিল্লাহ একটু বেমানান হচ্ছে আমি জানি আমার মা বোন আমার মা বোনদের ভিতর থেকে কিছু স্বেচ্ছাসেবিকা যারা আছেন চাদর নিয়ে বের হয়ে যান ব্যাগ নিয়ে বের হয়ে যান যে যা পারেন সবাই আমরা দেব আর আমি মঞ্চে এবং বামের চেয়ারে এবং ডানের চেয়ারে যত ভাই দেখতে পাচ্ছ অতিথিবৃন্দ প্রত্যেকটি চেয়ারে অন্তত চেয়ারের সম্মানের মূল্য আমি নির্ধারণ করে দিলাম যা আপনাকে মাহফিলের জন্য একটি হাজার করে দিতে হবে Nazrul sir Nazrul head sir এক হাজার করে দিতে হবে নজরুল হেড দিবেন আমি আমার বিশ্বাস যে তিরিশ জন তিরিশ হাজার টাকা আমার মনে হয় মঞ্চ থেকে উঠে আসবে কি মনে করেন কি মনে করেন আপনারা হবে না ইনশাল্লাহ জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মনে হয় চাদর কম হয়ে গেল ব্যাগ কম হয়ে আগামী থেকে মানিক ভাই একশোটা ব্যাগ এক্সট্রা করে রাখবে সবাই নামবে সাবেক চেয়ারম্যান মহোদয় তিনি দিয়েছেন এক হাজার টাকা আচ্ছা আমার ডানে বামে চেয়ারে যারা বসে আছেন প্রত্যেকটি চেয়ারে চেয়ারম্যান প্রত্যেকটি চেয়ারের চেয়ার পার্সন যারা আছেন সবাই আপনারা অন্তত একটি হাজার টাকা করে দিবেন জেকের করেন সুবহানাল্লাহ আগে যারা দিছে চেয়ারের মধ্যে তো অনেকে আগে দিছে আমাদের জন্য কিন্তু মাহফিলি সম্পূর্ণ হামিদুল ভাই ইনি রিক্স নিয়েছেন মাহফিল বন্ধ করে যদি উনি বলছে মাহফিল হবে কিন্তু অবশ্যই আপনি নজরুল স্যারের বাবা আমার জন্য এক হাজার টাকা নজরুল স্যারের বাবা আমার জন্য কথা বলবো না আমরা কোনো কথা না বলে আমি জানি একটু মাহফিলের ছন্দ পতন হচ্ছে কিন্তু বৃহত্তর দিক লক্ষ্য রেখে একটু কষ্ট মনে না করে একটু দরদ নিয়ে সবাই দেবে যদি কারো কাছে কোনো টাকা পয়সা না থাকে যদি বিড়ি থাকে বিড়িও দেন তাও দেন জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা কমিটি পূর্ব দিকে ইয়ে আছে কমিটি বক্স আছে ওইখানে যেতে পারেন কিছু দিক আসুন স্টেজ আসুন আচ্ছা মঞ্চে এতগুলো চাদর নিয়ে বের হলো সে চাদরওয়ালা কই একটু মেহরবানি করে চাদরগুলো নিয়ে নিজ দায়িত্বে এটাকে আমানত মনে করে কমিটির হাতে হস্তান্তর করুন জেকের করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা লা ইলাহা দ্রুত গতিতে শেষ করতে হবে সময় লেগে গেল অনেক জেকের করে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর জোরে মাঝে আমি লক্ষ্য করছি দু একজন ভাই <clears throat> ওঠা উঠি করছেন মেহরবানি করে মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়ে দ্রুত গতিতে বসন বসন জিকির করে ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি মেহরবানি করে দ্রুত গতিতে হাত একটু চালান ভলেন্টিয়ার ভাইয়েরা মেহরবানি করে দ্রুত গতিতে সবার হাতে হাতে পৌঁছে যান জেগের করে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله سبحان الله والحمد لله <clears throat> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم عشر আমরা এখন আলোচনার দিকে চলে যাচ্ছি আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি শুরুতে আমি যে সুরা থেকে কথা বল যে সুরা থেকে তেলাওয়াত করেছি সেই সুরাটির নাম হলো সৌরাতুন নিসা সৌরাতুন নিসা নিসা মানে হলো নারী জাতি মহিলাদের সুরা মহিলা মহিলা কাকে বলে যারা মহল্লায় থাকে এখন মহিলা কি মহল্লায় আছে না বাজারে আছে বলেন বলেন মহিলা এখন মহল্লায় না বাজারে বাজারে অথচ নাম হচ্ছে মহিলা মহিলা মানে হলো তারা মহল্লার নির্দিষ্ট জায়গার মধ্যে তারা অবস্থান করবে কিন্তু আজ নারী স্বাধীনতার নামে চলছে আজকে সমাজে অবাধ বেহায়াপনা আসতে বলবেন না জরে বলুন ঠিক কিনা শিক্ষা বেড়েছে শিক্ষিত বেড়েছে কলেজ বেড়েছে মাদ্রাসা বেড়েছে থাক মহিলা বেড়েছে কি বলে ইউনিভার্সিটি বেড়েছে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে কলেজ বেড়েছে মসজিদও বেড়েছে সবই বাড়ছে সাথে পেঁয়াজের দামও বাড়ছে বাড়ছে নাকি আগে আগে পেঁয়াজ কাটতে চাচি আম্মা চোখে পানি আসতো এখন পেঁয়াজ কিনতে চাচার চোখে পানি আগে আসে চাষি কাটবে কখন চাষি তো পেঁয়াজ পাই না আজকে আমি শুনেছি ঢাকাতে পেঁয়াজের কেজি ছিল মাত্র দুইশত ষাট টাকা আপেল একশো টাকা আর পেঁয়াজ হলো আড়াইশো টাকা যারা এরকম পণ্য সামগ্রীর দাম নিত্য প্রয়োজনীয় খাদ্যের যারা সংকট সৃষ্টি করে তারা হলো জাহান নামি আসতে বলবেন না ঠিক কিনা তারা কি জাহান নামি এই ক্রাইসিস তারাই সৃষ্টি করে যারা বেইমান খাদ্য কে দিয়েছেন আসতে বলবেন কে দিয়েছেন খাদ্য সংকট কে করে আল্লাহ আল্লাহ কোথাও কি কিছু বাদ দিয়েছেন আল্লাহ কোথাও কোনো কিছু বাদ দেননি সব দিয়ে দিয়েছেন সব কিছু পরিপূর্ণতা দিয়েছেন মানুষ না খেয়ে মারা যায় না মানুষ খেয়েই মারা যায় ঠিক কিনা বলুন শুধু আল্লাহ মানুষকে চালান না সকল জীব জন্তু জানোয়ার গুলোকেও চালান এমনও প্রাণী আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সেই প্রাণীর সকাল সন্ধ্যার খাবার যোগান দেন কে আল্লাহ ওই যে সামুদ্রিক সবচেয়ে বড় প্রাণী তিনি তিনি ওজন হলো একশত বিশ টন ওজন সে একশত বিশ টন ওজনের যে বাচ্চা তিমি আছে সেই তিমিটাকে প্রত্যেক দিন মা তার সন্তানকে পঞ্চাশ থেকে ষাট মন দুধ পান করায় সুমানাল্লাহ বলবেন না এইরকম করে আকাশের দিকে তাকান জমিনের দিকে তাকান বনাঞ্চলের দিকে তাকান সব কিছুর পরিচালনা কে করেন কয়েকদিন আগে একটা ঝড় হয়ে গেল ঝড়ের নামটা হলো বাপরে বাপ নাম হলো পুরুষ আর যাদের মহিলা ছিল নার্গিস আইলা ছিল এখন নারী শেষ পুরুষের শেষ সামনে আসবে হিজরানা নামগুলো তো মানুষই দেয় এটা মনে হয় এবার পাকিস্তান থেকে নামটা এসেছে সিডর আইলা সিড তারপরে নার্গিস তারপরে ফণি শেষে হলো বুলবুল এই বুলবুল আঘাত হেনেছে সুন্দরবনে সুন্দরবনে এবার বুক পেতে সব ঝড়কে কন্ট্রোল করে দিয়েছে সুন্দরবন কার অনেক কিছু আছে মানে আমাদের সুন্দরবন কার এই দেশ কার অনেকে কেন আমার দেশ বলে না দেশটা কার ইসলামের কার আল্লাহ পাক সেদিন আমার রাজবাড়িতে একটা প্রোগ্রাম ছিল আমার পাশে এক এমপি মহোদয় বসেছিল এমপি মহোদয় বললেন যে হুজুর একটা প্রশ্ন কি প্রশ্ন ওই যে মসজিদে লেখা থেকে জমিদাতা জমিদাতা অমর ও কিসের জমি আল্লাহ জমির মালিক মানুষ নয় জমির মালিক আল্লাহ ঠিক কিনা কথা বোঝা গেল পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গা দিয়ে বলে যে আমার নাম লিখে দে আসলে আসলে নেই জমি দিয়ে দেব কাকে দেব জমিটা তো কার আল্লাহ পাক আমার ভাইয়েরা আল্লাহ সব কিছু চান এই যে বিশাল আকাশ এই সামিয়ানা না থাকলে আকাশটা সোজা দেখতে পেতাম এই বিশাল আকাশে ভেতরে আল্লাহ পাক অসংখ্য গ্যালাক্সি দিয়েছেন প্রত্যেকটি গ্যালাক্সির মধ্যে অসংখ্য তারকা দিয়েছেন এক একটা তারকা সূর্যের চেয়েও নয় লক্ষ গুণ বড় সূর্য এই পৃথিবী থেকে তার লক্ষ গুণ বড় এত বড় একটা তারকা সেই তারকা আল্লাপাক আসমানে এত সংখ্যক রেখে দিয়েছেন এক একটা গ্যালাক্সিতে যে তারকা আছে সেই তারকা গণনা করার জন্য যদি কোনো মানুষকে দায়িত্ব দেওয়া হয় একটা করে তারকা গুনবে এক সেকেন্ড সময় একটা গ্যালাক্সির তারকা গুনতে সময় লেগে যাবে তিন হাজার বছর একটু আসতে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ কত মহান আল্লাহ কত বিশাল আল্লাহ কত বড় তার সৃষ্টির দিকে তাকালেই টের পাওয়া যায় আল্লাহ পাক শুধু আমার রব তিনি নন তিনি সবার রব সবাইকে তিনি চালান সূর্য তিনি চালান চন্দ্র তিনি চালান সমস্ত প্রাণীকুল তিনি চালান এই যে পোকাগুলো লাইটের আগায় আগায় উঠতেছে ঘোরাফেরা করছে এর মধ্যে একটা হার্ড আছে না নাই ছোট্ট ছোট্ট মাসির হার্ড আছে না নাই সেই মাসির সিকিউরিটি কে দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন একটা মাসি যখন কোথাও পড়ে যায় খাবারে পড়ুক অথবা কোথাও পড়ুক আমার আপনার চোখ হলো দুইটা মাসির চোখ হলো তিনটা এবং সে যখন কোথাও বসে দুই দিকের দুইটা অ্যান্টিনা সে খাড়া করে দিয়ে রাখে যখন কোনো বায়ুর চাপ বেড়ে যায় তখন সেভাবে আমার দেহের উপরে হামলা হচ্ছে বায়ুর চাপ বাড়তেছে অ্যান্টিনা ওয়ার্নিং দিচ্ছে তারা তাড়াতাড়ি এখান থেকে উঠ আমার জিকির কর যেরকম সুবাহান আল্লাহ সব তিনি চালান সব তিনি পরিচালনা করেন অতএব সেই আল্লাহর দিকে আমাকে আপনাকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে আমরা ফিরে যাব এই দুনিয়াতে কার আনুগত্য চলবে না একমাত্র আনুগত্য হবে কার আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আনুগত্য আলোচনার সাবজেক্ট কি আনুগত্যে তাঁত আল্লাহ الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আনুগত্য করবে দুইজনের এখানে দুইজনের আনুগত্যের কথা এসেছে এক নাম্বার কা আসতে বলবেন না কা আমার সৃষ্টিকারীকে আমার পালনকারীকে আমাকে খাওয়ানকে আমার রিজেক যোগান দেনকে আমার নাকে অক্সিজেন ঢুকায় দেনকে আমার হার্টটা পরিচালনা করেন কে আমার কলটা চালান কে কলটা আমাদের বুকে না মাথায় ভালো করে কন একজন কয় মাথায় আরেকজন কয় বুকে এখন কোনটা ঠিক একটা প্রাণী আছে যে প্রাণীটা যে প্রাণীটা সামনে চলতে পারে না সে পিছনে যায় তার গুলো পিছনের দিকে চলে আসে সে সামনে যেতেই পারে না সেই প্রাণীটার মাথায় থাকে মল মাথায় কি থাকে মল এই সামনে না চলে সে পিছনের দিকে আসে আমি তো মনে করি যারা এমনি এমনি গবেষণা করে যারা বলার চেষ্টা করেন যে কলটা মানুষের মাথার ভিতরে বুকে নয় তার হাদিসের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন আল্লাহ সুস্পষ্ট অসংখ্য আয়াত এসেছে আমি সেই দিকে যাব না কলবুল্লতি এই কলবটা কোথায় আল্লাহ আল্লাতি ফিস সুদুর আল্লাহ বলছেন ওমা তুখফিস সুদুর ওহসিলা মা ফিস সুদুর অনেক আয়াত আছে সেই কলবটা হলো তোমাদের বক্ষের ভিতরে এটাই হলো কলবের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো সে কলবের দরজায় শয়তান ওয়াসওয়াসা দিতে পারে সেই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে আসুন সেই আল্লাহর নবত্বের বিষয়ে কিছু কথা শোনার চেষ্টা করি আমরা সবাই ঠোঁট বেরিয়ে বলি কুল আউযু বিরাব্বিন নাস সবাই বলুন قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس মনে হয় ভুল হয়েছে বলেছে টের পাচ্ছেন الذي يوسوس في صدور الناس من الجنة والناس শয়তান ওয়াসওয়াসা দেয় মানুষের কলবে না সুদূরে সুদূরে কলবে ওয়াসওয়াসা দিতে পারে না কলবের মধ্যে ঢুকতে পারে না কলবের দরজায় গিয়ে হিট মারে কি মারে হিট মারে কিন্তু কলবের ভিতরে এসে ঢুকতে পারে না কলব সদর হলো কলবের দরজা কলবের দরজা হলো সদর সেই সদরে গিয়ে হিট মারে কিন্তু সে ভিতরে ঢুকতে পারে না কারণ ওই রুহুটা কার নির্দেশে চলে আসতে বলবেন না কার আল্লাহ কারণ ইন্না নিঃসন্দেহে শয়তানের কৌশল সব সময়ের জন্য সবল না অতিশয় দুর্বল খুব দুর্বল পারবে না সে শুধুমাত্র একটা হুঙ্কার ছাড়বেন আল্লাহ বলি আল্লাহ একবার আল্লাহ একবার ডোনাল্ড ট্রাম্পের একটা প্রোগ্রাম দেখলাম সেদিন ডোনাল্ড ট্রাম্প তো বিশ্বের বড় ছোট মোটো একটা গুডাউন ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প সে মডিল ইস্টের কোন একটা দেশে এসেছে একটা প্রোগ্রামে যোগদান করতে সব মুসলমান সেখানে ম্যাক্সিমাম তো তার বক্তব্যের মাঝি কোন আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মুসলমান সে আবার হঠাৎ করে দেখবেন মুসলমানরা কিন্তু কথা বলতে আল্লাহ আকবর বলে বলো না তো একজন বলে ফেলছে আল্লাহ আকবর ডোনাল্ড ট্রাম্প এই আল্লাহ আকবর শুনে বাইর থেকে মারছে দৌড় এই কথা কি বুঝতেছে মানে এই শব্দ ওদের কাছে ত্রাস সৃষ্টি করে দেয় মুসলমানদের বিজয় এসেছে এই স্লোগান দিয়া বলুন না লিল্লাহে তেকবীর এটা ঝাঁজ আছে এটা ঝাল আছে অনেকে এই স্লোগান সহ্য করতে পারেন না আচ্ছা না আসতে বলবেন না আছে না এটা শুনলে ওর গায়ে জ্বলে যার গা জ্বলে আল্লাহর নাম শুনলে ওর জন্মে ভেজাল আছে ভেজাল আছে আল্লাহর নাম শুনলে যার মেজাজ গরম হয় আমি মনে করি রক্তের মধ্যে হামান নমরুদ সাদ্দাদের রক্ত লুকানো আছে আমার প্রতিটি পার্টসে অবদান কার কোন দেহটা দেহের কোন অংশের দরকার নাই হ্যাঁ সব দরকার সব দরকার শুধু একবার জ্বর আসুক মনে হয় মরে গেলাম ঠিক কিনা ছয়বার পায়খানা করলে বৌরে কয় আম্মা আসলাম খুশ থাকে না আর শিয়াল্লারে ভুলে যাও শিয়াল্লার নাম নিলে তোমার বিরক্ত লাগে আল্লাহ কি পারেন না জোরে করছে কি বীর পুরুষ বুক উঁচু করে হাঁটে বিশাল চেহারা খেলে আল্লাহ শুধু একটু ডাইরেক্ট লাইন করে দিবে বোঝেন নাই উদারমন এটা ডাইরেক্ট লাইন হয়ে গেলে টাইট শক্তি নাই কে পারে আসতে বলবেন না কে পারেন যে রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ আল্লাহ তালা চালান তোমার চক্ষু আল্লাহ তালা চালান তোমার হাত আল্লাহ তালা চালান সে আল্লাহকে তুমি ভুলে থাকো সম্মানিত ভাইয়েরা এজন্য আনুগত্য হবে কার আসতে বলবেন না কার বিচার কি হবে একদিন কোন দিন হাসর কি আছে বিশ্বাস হয় মরে গেলে হাড্ডি ছিঁড়ে গেলে তেনা এরকম কিছু না তো নগদ চাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য কিরাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক শয়তান কারে কয় দেখে এরকম শয়তান কিছু আছে না নাই পরকাল ছাড়া মানুষ ভালো হবে না পরকালের ভয় ছাড়া মানুষ কখনো ভালো হবে না বান্দার মধ্যে থাকতে হবে র্যাবের ভয় রবের ভয় আমার রবকে আমার রবকে আল্লাহ আমাকে হেফাজত করবেন আল্লাহ আমাকে বাঁচাবেন আপনি পালাবেন কোথায় আমি পালাবো কোথায় পালানোর জন্য কোন রাস্তা খোলা নাই আমার আপনার জন্য দৌড় মারবেন কোথায় আপনি ওই আসমানের মালিকের আল্লাহর জমিনের মালিকের আল্লাহ কোথাও আপনি যেতে পারবেন না সমস্ত মিগ্রেশন আপনাকে আটকায় দেবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفضوا لا تنفضون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان جربون الله أكبر কোথায় দৌড়াবে তুমি দৌড় মেরে ক্লান্ত হয়ে আমার আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন বান্দার অতএব সব কিছু ছেড়ে দিয়ে আমার আনুগত্য কর আমার গোলামি কর আমার ভাইয়েরা কেমনে আপনি লুকাবেন কেমনে আপনি পালাবেন প্রত্যেকটি দিনের ভিতরে আমার আপনার দিনের মধ্যে পাঁচটা অঙ্গকে স্বতন্ত্র করেছেন কে আল্লাহ